ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনের মাঝে আজ আছো তুমি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনের মাঝে আজ আছো তুমি এ জীবনে পাওয়া উপহারের মাঝে এ জীবনে পাওয়া সবচেয়ে দামি ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি মনের মাঝে আজও আছো তুমি ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি মনের মাঝে আজও আছো তুমি হয়তো একদিন আসবে যেদিন রাখবে না মনে আমাকে ভুলে যাবে পেছনের সব কিছু ভালোবাসবে অন্য কাউকে হয়তো একদিন আসবে যেদিন রাখবে না মনে আমাকে যাবে পেছনের সব কিছু ভালোবাসবে অন্য কাউকে সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি আজ আমি ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি মনের মাঝে আজো আছো তুমি ভুলিনি তোমায় আজো ভুলিনি আমি মনের মাঝে আজো আছো তুমি গো আজ তোমার সেই স্মৃতিগুলো আমাকে তারা করে বেড়ায় তোমার মুখের সেই মায়া হাসি ক্ষণে ক্ষণে মনে পড়ে যায় আজও তোমার সেই স্মৃতিগুলো আমাকে তারা করে বেড়ায় তোমার মুখের সেই মায়া হাসি ক্ষণে ক্ষণে মনে পড়ে যায় সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি আজ আমি ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি মাঝে মাঝে আজ আছো তুমি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনের মাঝে আজ আছো তুমি আছো তুমি